গরু লইয়া যাও রে রাখাল শোনায় দাসী ফোটা ফুলের গন্ধ ভালো মোজানো মুকুল রে প্রাণ কান্দে রাখা আসো নিজেরে যাও এই না পথ দিয়া ফুলের ভ্রমর পাগল করো প্রাণে কান্দে দিচ্ছ আমি তো ফুলের গন্ধও জানি না আর কোন ফুল কতটা সুন্দর সেটাও জানে না আমি জানি এই মাঠে ঘাটে গরু চড়াতে এর বাইরে আমি কিছুই জানি না তুমি যে বলছো তোমার কথাগুলো আমি কিছুই বুঝতে পারছি না তাই রাখাল রাজা বলছে কি বুঝি ফুলের গন্ধ কি বুঝি মো 一步。 বাসি তার কান্দে বাসি আর রাজার মেয়েটি রাখাল রাজাকে ডেকে বলছে ও রাখালে বন্ধু তোমার বাড়ি কোথায় একটু বলে যাও তখন রাখালে বন্ধু তার গানের ভাষায় বাড়িটার কথা কি বলছে শুনু এই না পথের শেষ মানায় আমার বসতে গান দেশের মাতা আমার বসত